আজকে আমরা দেখব ল্যাপটপে অথবা কম্পিউটারে আমরা অনেক সময় মাই পিসি রিসাইকেল বিন কন্ট্রোল প্যালেন এগুলো আমরা শর্টকাট ইউজ করি এটা মূলত আমরা কিভাবে শর্টকাট না এনে আমরা এরকম একটা জিনিস আনতে পারি আমরা অনেকেই জানি না এটা ডেস্কটপ থেকে যদি চলে যাই স্ক্রিন থেকে যদি চলে যাই আমরা শর্টকাট নিয়ে আসি আমরা কখনোই shortcut my PC recycle bin control panel এগুলো এগুলো ইউজ করব না আমরা my PC recycle bin control panel এগুলো আনার জন্য আমরা কম্পিউটারের উইন্ডোজ টেন যারা ইউজ করি তাদের জন্য আমরা কম্পিউটারে স্টার্ট অপশন যাব এখান থেকে আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর উইন্ডো সেটিংস থেকে আমরা পার্সোনালাইজেশন এখানে আমরা ক্লিক করব পার্সোনালাইজেশন থেকে ক্লিক করে আমরা এখানে থিমস যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের সাইটে যে একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা যাব রিলেটেড অ্যান্ড সেটিংস এখানে desktop icon setting high contrast setting সিনকিউর সেটিং এখান থেকে এই তিনটা অপশন থেকে আমরা first option desktop icon setting এখানে আমরা যাব এখান থেকে আমাদের একটা পেজ ওপেন হবে এখানে দেখেন আমরা কি কি আমরা স্ক্রিনে আনতে পারি my PC control panel network recycle bin ঠিক আছে এমটি রিসেল বিন ফুল আমরা আনতে পারি আমরা আরও কিছু আইকন আনতে পারি যদি আমাদের স্ক্রিনে মাই পিসি না থাকে তাহলে আমরা এখান থেকে আমরা টেক দিয়ে দেব যে যেটা যেটা আমাদের দরকার সেটা আমরা টেক দিয়ে দেব আমার স্ক্রিনে কন্ট্রোল প্যানেলটা দরকার নাই আমরা এটাই রিমুভ করে দেব আমরা টিক চিহ্ন রিমুভ করার জন্য আমরা টিক চিহ্নটা উঠিয়ে দেব উঠিয়ে দিয়ে এখানে নিচে অ্যাপ্লাই এখানে অবশ্যই অ্যাপ্লাই দেওয়ার আগে allow themes to change desktop icons এখানে ক্লিক টিক চিহ্ন দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক করে আমরা ওকে ক্লিক করব তাহলে আমাদের ডেস্কটপের আইকন শো করবে শর্টকাট বাদে আমরা কন্ট্রোল প্যানেল উঠিয়ে দিছি এখানে আমাদের কন্ট্রোল প্যানেলটা আমাদের আমরা স্ক্রিনের ভিতর দুইটা অপশন রাখছি আইপিসি ঢেলে সাইকেল গেম আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন